সাব্বির অফিসিয়াল নামের এক ব্যক্তি কমেন্ট করে জানিয়েছিলেন বাংলাদেশের সেরা পাঁচটি মাদ্রাসা নিয়ে একটি ভিডিও বানান তার রিকোয়েস্টের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে সেরা পাঁচটি মাদ্রাসা প্রসঙ্গে বাংলাদেশের অনেক পরহেজগার ফ্যামিলি তার সন্তানদেরকে আলেম বানাতে চান অথবা বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা নাম করা মাদ্রাসায় পড়তে চান তো আজকের ভিডিওটি সে সমস্ত পরহেজগার মানুষদের জন্য যারা ভালো মাদ্রাসাগুলি অনুসন্ধান করছেন তাদের অনুসন্ধানগুলি এই ভিডিওটি সহজ করে দেবে আজকের ভিডিওতে দেখানো পাঁচটি মাদ্রাসার মধ্যে আপনি যে কোনো একটি মাদ্রাসা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে আপনি গর্বের সাথে বলতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি বিখ্যাত প্রতিষ্ঠান তো চলুন আর বেশি কথা না বলে বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় পাঁচটি মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে অবগত করি নাম্বার ফাইভ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি মাদ্রাসার মধ্যে পাঁচ নম্বরে অবস্থান করছে জামিয়া ইসলামিয়া হোসানিয়া গহরপুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া হোসানিয়া গহরপুর মাদ্রাসা সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকায় বড়বাঘা নদীর তীরে অবস্থিত একটি কওমি মাদ্রাসা এলাকায় উল্লেখযোগ্য কোনো উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় বিখ্যাত আলেম নূর উদ্দিন গহরপুরী এলাকাবাসীর সহযোগিতায় দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে উনিশশো সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার এক বছরের মধ্যে তিনি দাওরাই হাদিস তথা মাস্টার্স চালু করেন প্রতিষ্ঠাতা নুরউদ্দিন গহরপুরী দীর্ঘকাল মাদ্রাসা শিক্ষা বোর্ডের নেতৃত্বে থাকায় মাদ্রাসাটি দেশব্যাপী পরিচিত তাই আপনি যদি এই মাদ্রাসায় আপনার শিক্ষা জীবন শেষ করেন তাহলে আশা করি আপনি একজন বড় মাপের আলেম হয়ে এই মাদ্রাসা থেকে বের হতে পারবেন নাম্বার ফোর বাংলাদেশের সবচাইতে বিখ্যাত পাঁচটি মাদ্রাসার মধ্যে চার নম্বরে অবস্থান করছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস সিলেটের কানাইঘাট থানা সদরের সুরমা নদীর তীরে অবস্থিত একটি কওমি মাদ্রাসা উনিশশো সালে দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে প্রখ্যাত আলেম মনসুর আহমদ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয় মনসুর আহমদের মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রব কাশিমি পরবর্তীতে উনিশশো সালে যুক্ত হন বিখ্যাত আলেম মুশাহিদ আহমদ তিনি উনিশশো সালে এখানে দাওরাই হাদিস অর্থাৎ মাস্টার্স চালু করেন মাদ্রাসায় দাওরাই হাদিস চালুর পর তিনি মাদ্রাসার নাম রাখেন দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা এজন্য তাকে বর্তমানে মাদ্রাসার প্রতিষ্ঠাতাও বলা হয় মাদ্রাসাটির সার্বিক দিক তথা শিক্ষার মান শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে এখানে অসংখ্য শিক্ষার্থী আসতে থাকে এবং এই মাদ্রাসার সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসার মধ্যে তিন নম্বরে অবস্থান করছে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদনিয়া মাদ্রাসা যার সংক্ষিপ্ত নাম যাত্রাবাড়ি মাদ্রাসা অর্থাৎ আপনি যদি ঢাকা এসে বলেন যে যাত্রাবাড়ি মাদ্রাসা কোন দিকে যে সে আপনাকে দেখিয়ে দিতে পারবে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা বা যাত্রাবাড়ি মাদ্রাসা একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামী শিক্ষা প্রচার প্রসারে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটির অনেক ভূমিকা রয়েছে এখান থেকে জ্ঞান অর্জন করছে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানটি ঢাকা জেলার যাত্রাবাড়ি থানার জামিয়া নগরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া গতানুতিক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয় সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই যাত্রাবাড়ি মাদ্রাসা সাজিয়েছে তার পাঠ্যপদ্ধতি ও শিক্ষা সিলেবাস এখানে শিশু শ্রেণী থেকে শুরু করে দিনী শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরাই হাদিস তথা মাস্টার্স পর্যন্ত শ্রেণীভিত্তিক পাঠের সুব্যবস্থা রয়েছে দাওরাই হাদিস সমাপন করার পর মেধাবী তরুণ আলেমরা সেখানে অধ্যয়ন ও গবেষণার বিপুল সুযোগ সুবিধা পায় যেন জাতিকে বহুমুখী যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ আলেম উপহার দেওয়া যায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যাত্রাবাড়ি মাদ্রাসা সুবিন্যস্ত সিলেবাসের ভিত্তিতে পর্যায়ক্রমে মৌলিকভাবে পবিত্র কোরআন তাফসির হাদিস ফেক নাহব বৈশ্বিক পর্যায়ের আরবি সাহিত্য প্রয়োজনীয় বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল অর্থনীতি পৌরনীতি দর্শন বিজ্ঞান প্রভূত বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয় বাংলাদেশের সেরা মাদ্রাসার মধ্যে দুই নম্বরে অবস্থান করছে চরমনাই জামিয়া রাশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা সংক্ষেপে এটাকে বলা হয়ে থাকে চরমনাই মাদ্রাসা বরিশাল জেলার চরমনাই গ্রামে অবস্থিত এটি একটি ইসলামী বিদ্যাপীঠ উনিশশো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সৈয়দ মোহাম্মদ এসাক রহমতুল্লাহ আলাই প্রথমে এটি একটি আলিয়া মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সৈয়দ ফজলুল করিম মাদ্রাসার কওমি শাখা চালু করেন বর্তমানে কওমি এবং আলিয়া উভয় শাখা চালু রয়েছে কওমি শাখার মোহতামিম সৈয়দ রেজল করিম এবং আলিয়া শাখার অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লা আল মাদানি ভারতের আধ্যাত্মিক ব্যক্তিত্ব রশিদ আহমদ গাঙ্গুহির নাম অনুসারে মাদ্রাসার নামকরণ করা হয়েছে জামিয়া রশিদিয়া দুই সালে আলিয়া শাখাটি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার লাভ করেন তাহলে বুঝতে পারছেন মাদ্রাসাটি কতটা সুনামধন্য একটি মাদ্রাসা এবার আসি আজকের ভিডিও টপ অর্থাৎ যেই মাদ্রাসাটি সারা বাংলাদেশের প্রথম স্থানে আছেন সেই মাদ্রাসাটির নাম হলো হাট হাজারি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা বা যেটাকে সংক্ষেপে বলা হয় হাট হাজারি মাদ্রাসা বাংলাদেশের একটি কমই শিক্ষা প্রতিষ্ঠান যা বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে হাট হাজারি উপজেলায় অবস্থিত বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটির দারুল উলুম দেওবন্দের পাঠ্যসূচি দ্বারা শিক্ষা কার্যক্রম প্রবর্তন করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভারতের উপমহাদেশে ইসলাম শিক্ষার অন্যতম একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান এটি বাংলাদেশে দেশের কমি সমূহের উম্মুল মাদারিস তথা মাদ্রাসা সমূহের মা হিসাবেই পরিচিত শিক্ষা সেবা ও জাতীয় সামাজিক পর্যায়ে অবদানের ফলে হাট হাজারি মাদ্রাসা বিতর্কহীনভাবে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মাদ্রাসায় পরিণত হয়েছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে পাঁচটি মাদ্রাসা সম্পর্কে পরিচয় করিয়ে দিলাম আপনি যদি এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন বা এই মাদ্রাসার কোনো ছাত্র যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তী সময়ে কি ধরনের ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে